সন্তান পাঠিয়ে দিয়েছে জাকারিয়া নবী দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন অবাক হওয়ার পরে হাজরত জাকারিয়া নবী তিনিও কিন্তু তার কোনো সন্তান ছিল না তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন তার বিবি বুড়ি হয়ে গেছে মনে মনে চিন্তা হলো আমাদের কোনো সন্তান নাই তাহলে আমরা বুড়ো হয়ে গেছি এখন কি আমাদের সন্তান হবে বিনা মৌসুমে আল্লাহ যদি বিনা তাহলে আমাদের সন্তান আমার এখন সময় নাই তবে পারলে সন্তান দিতে পারবে কি পারবে না যেটা বলুন তাই আপনার আল্লাহর উপরে ভরসা করে একদিন করে তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই আল্লাহ যদি এরকম বদ্ধ ঘরের ভিতরে খাবার দিতে পারে তাহলে আমি আল্লাহ আল্লাহ রব্বুল আমি সাকারিয়াকে তিনি সন্তান দিতে পারবেন তাই সঙ্গে সঙ্গে সেইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে দিলেন হুনালিকা দাহা সাকারিয়া রব্বা সাকারিয়া নবী সেই রবের কাছে দোয়া করলেন হ্যাঁ, শুনতে না অন্তরে অন্তরে মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বললেন চুপে চুপে দোয়া করে বললেন مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا ওগো আল্লাহ আমার হাড়গুলো সব দুর্বল হয়ে গেছে আমার মাথার চুল পেকে গেছে আর আমার বিবি হলো বাজা আমার বিবি হলো বুড়ি হয়ে গেছে ওগো আল্লাহ ইয়ারিসনি কিন্তু আমি ওগো আল্লাহ আমি ভয় করি ইন্নি খিফতুল মাওয়ালি আমি মরই وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا ওগো আল্লাহ তবে আমার হবে হচ্ছে আমার যদি সন্তান না থাকে আমি যদি আমি যদি নির্বংশ হয়ে যায় তাহলে আমার ওয়ারিস কেউ থাকবে না সন্তান দান করো দোয়া চাইলে এক সন্তান হবে আর দাঁড়ালে আপনার কুসন্তান হয়ে যাবে কুসন্তান হলে বাপকে বাপ বলে ডাকবে না একটা ছেলে বাপকে বাপ বলে ডাকে না বাপের বিরাট মন খারাপ ছেলে আমাকে বাবা বলে না তো বাবা একদিন নারকেল গাছ উঠেছে পাড়া ছেলেরা বলছে আঙ্কেল একটা ডাব দাও না যে বলছে তাকে একটা করে ডাব দিয়ে দিচ্ছি আর মনে মনে বাচ্চা আমার ছেলে যদি একবার বলে আব্বা একটা ডাব দাও না তাহলে আমি তাকে আদর করে একটা জায়গায় আমি তাকে দুটো দেবো সব কিন্তু ছেলে তাকে বাপ বলছে না অনেকদিন অপেক্ষা করার পর যখন সে বাপ বললো না ও ভাবছে আমাকে খাইতে এমনিই দেবে বাপ রেগে গিয়ে নারকেল ডাব না দিয়ে নেমে চলে যাচ্ছে ছেলে দেখছে দেবে না তখন বলছে এই লোকটা এই দিকে একটা দিলে হতো না কি বলছে এই দিকে একটা দিলে হতো না বাপ রেগে গিয়ে আবার নারকেল কাছে ওটা একটা ডাব বেড়ে ওপর থেকে দলম করে মেরেছে লাগবে তো একবার ছেলে পিঠে মাজাতে লেগেছে ও না খেলে আপনার বাড়ি খেয়ে সঙ্গে সঙ্গে বাবার বলে উঠেছে বাবা আলহামদুলিল্লাহ যাক ডাব মেরেও তো বাপ বললি এতেও আমি দেখি তাই এরকম জানানো হয় যে ডাব মেরে বাপ বলাতে হবে আল্লাহ তুমি একটা দান করো আল্লাহ সন্তান দেবে করলেন আল্লাহ কবুল করে নিলেন সঙ্গে সঙ্গে সুসংবাদ চলে আসলো ফালা দাদাবুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব জাকারিয়া নবী কাওরায় দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছিলেন নামাজরত অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে দিলেন গো জাকারিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে সন্তান চেয়েছিলে আল্লাহ নবাসির কাবি গোলামিন ইসমু ইয়াহিয়া আমি তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমাকে সন্তানের সংবাদ দেওয়ার জন্য তোমার একটা সন্তান হবে যার নাম হবে ইয়াহিয়া আগে থেকে নামটা বলে দেওয়া হলো আল্লাহ বললেন মিন সামিয়া ও জাকারিয়া নবী ইতিপূর্বে আমি কখনো এই সুন্দর নামটা আমি কোনো বান্দার দিই নাই এটা হলো সেই সন্তান সেই সন্তান আহিয়া হবে খুব পবিত্র মেয়েদের থেকে দূরে থাকবে মেয়ের কাছে পর্যন্ত যাবে না সে বিয়ে পর্যন্ত করবে না বৈরাগ্য জীবন ইফতিয়ার করবে আর তিনি হবেন নবী আমিন আর তিনি হবে অত্যন্ত নেক মানুষ এই সমস্ত গুণাগুণ তোমার ছেলের হবে জাকারিয়া নবী বললেন আল্লাহ গো কি হবে আমি তো বুড়ো হয়ে গেছি আর আমার বিবি বুড়ি হয়ে গেছে আল্লাহ বললেন কলে কাদালিক কেবলমাত্র আমি বলি ভুল ফায়ামের সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় তাই আমার কাছে কোনো জিনিসটা কঠিন না আল্লাহর কাছে সাকারিয়া নবী বললেন ফল রব্বি জানলি আয়া তবু আল্লাহ তুমি আমাকে একটা নিদর্শন বলে দাও আমার বিবির পেটে যখন বাচ্চা চলে আসবে বাচ্চা যখন ভূমিষ্ঠ হতে যাবে আমি কি করে বুঝতে পারবো যে আমার ছেলে হবে তাই আল্লাহ তুমি একটা নিদর্শন বলে দাও আল্লাহ বললেন সাকারিয়া গো তুমি দেখবে কাছ থেকে পেট থেকে যখন বাচ্চা হবে সেই সময় তুমি কথা বলতে পারবে না কলা তুকাল্লা তুকাল্লিমান সালাসাতা ইয়ামিন ইল্লা রওজা তিন দিন পর্যন্ত তোমার জবান চলবে না কথা তোমার আটকে যাবে তুতলামি ভাব চলে আসবে যখন দেখবে আমি কথা বলতে পারছি না সেই সময় তুমি দিলে বেশি বেশি সকাল সন্ধ্যা আল্লাহর করবে আল্লাহকে করবে আল্লাহ আর জিকির করবে বলুন এইভাবে আপনার কিছুদিনের মধ্যে হঠাৎ কোনো বিবি আপনার অন্তঃসত্ত্বা হয়ে গেছে আপনার তিন দিন পরে আপনার তারপরে আপনার বিবির পেট থেকে আপনার সন্তান হয়ে গেল নাম তার হলো ইয়াহিয়া বাবাজিরা ভাইরা আল্লাহ আল্লাহর কাছে প্রত্যেকটি অসম্ভব জিনিস সম্ভব আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সম্ভব বলুন আল্লাহ যাই হোক আমি যেদিকে যে কথা বলছিলাম মারিয়াম আলাইহিস সালামের কথা হযরত মারিয়াম তিনি সেই কামরায় থাকতেন বাবাজিরা ভাইরা দিনের বেলায় বারবাতের ইবাদত কদ রাত্রিতে ঢুকে পড়তেন কজাই হাজত পেশাব পায়খানা দরকার হলে ওই বহু দূরে চলে যেতেন অনেক সময় আর এইভাবে করতে করতে হঠাৎ তিনি আপনার হয়ে গেলেন ঋতুবতী মেয়েদের আমরা সাবালেখা হয়ে গেলে ঋতুবতী হয়ে যায় মাসে একটা প্রিয় চালু হয়ে যায় হঠাৎ মারিয়ামের হয়ে গেল তিনি দেখলেন আমাকে এবার পবিত্র হতে হবে ঋতুবতী হলে তিন দিন পাঁচ দিন সাত দিন হোক এরপরে পাক হতে হবে পাক হতে গেলে আমাকে গোসল করতে হবে কোথায় যাব তিনি আপনার বাড়িতে নৌকাস ছেলে একবারে চলে গেল পূর্ব দিককার জমিতে অনেক কিছু এলাকায় মানুষের নজর থেকে একবার বহু ধরে কেউ যাতে সেখানে না যেতে পারে আর দেখতেও না পারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা مكانا شرقيا স্মরণ করুন কিতাবের মধ্যে যখন ঋতুবতী হয়ে গেলেন পবিত্র হওয়ার জন্য বাইতুল মুকদ্দাসটা ছেড়ে পূর্ব দিকের জমিনে অনেক নিচে এলাকায় চলে গেলেন কেউ যাতে তাকে দেখতে না পায় তিনি ছিলেন আবিদা তহিরা প্রজাপতি পর্বশিলালারি ছিলেন বাবা জেলা ভাইয়েরা আপনার ছেলেদের তো দূরের কথা তো আপনার কি বলে দূরের কথা ছেলেদেরও আপনার করা যাবে না অনেক বাড়িতে দেখা যায় গোসলখানা আপনার থাকে না কলতলাটা ঘিরা থাকে না পরপুরুষের সামনে গোসল করে শাড়ি পরে দোস্ত বুজুর গাজি সেটা হলো পর্দার হানি কখনোই করা যাবে না আপনার গোলা হবে গোলা হবে আপনার যদি ইট না থাকে দেওয়াল যেতে না পারে কমসে কম চোরটাকে আপনার পর্দা করে নিন যাতে আপনার কেউ দেখতে না পায় এমনকি পুরুষ মানুষের আপনার একে অপরের সামনে গোসল করা ঠিক নাই পর্দার ভেতরে গোসল করতে হবে কারণ গায়ে যখন পানি পড়বে বুঝতে পারা যাবে বাবাজিরা ভাইরা আল্লাহ সেই জন্য পর্দার ভেতরে যেতে হবে আপনার মারিয়াম তিনি চলে গেলেন সেই মাঠের মাঝখানে যাওয়ার পরে তিনি ছিলেন আবিদা মহিলা পাক মহিলা পর্দাশিলা লজ্জাবতী নারী সেখানে গিয়ে একটুখানি আপনার চারিদিকে আপনার ওড়না দিয়ে কাপড় দিয়ে ঘিরে নিলেন গোসল করবেন বলে তাই দিকে ওদিকে তাকিয়ে দেখলেন কেউ আছে কিনা কেউ নাই কেউ সেখানে যেতে পারবে না এবার আপনার কাপড় ছেড়ে গোসল করতে আরম্ভ করে দিলেন এমন টাইমে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা তিনি পাঠিয়ে দিলেন ফারসালনা তিনি আপনার মানুষের রূপ ধরে মানুষের রূপ ধরে এইবার মারিয়ামের গোসলখানার ভিতরে ঢুকে পড়েছে হঠাৎ একজন আপনার অপরিচিত মানুষ চিনা নাই জানা নাই কোথায় থেকে এসে হঠাৎ গোসলখানার ভিতরে হাজির আপনারা বলুন এরকম করে যদি কোনো গোসল গোসলখানায় কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীর কাছে চলে যায় তাহলে অবস্থাটা কি হবে হজরত মারিয়াম আপনার হচকচিয়ে গেলেন আটকিয়ে উঠলেন ওঠার পরে থপথর করে কেঁপে উঠলেন আপনার মনে মনে ভাবলেন কোথায় থেকে এই ব্যক্তি চলে আসলো কেউ তো আশপাশে ছিল না এর মতলবটা কি নিশ্চয়ই এর মতলব হলো খারাপ فتوسل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا মারিয়াম সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে লক্ষ্য করে তিনি বললেন ওগো আল্লাহর বান্দা ইন্নি আউযু বির মিনকা আমি তোমার থেকে আল্লাহর নিকট পারা যায় আল্লাহর কাছে আশ্রয় যায় খবরদার তুমি আমার গায়ে হাত দেবে না আমি এমন নারী আজ পর্যন্ত কোন পুরুষ মানুষ আমাকে স্পর্শ করেনি বলুন সুবহানাল্লাহ তুমি আমাকে অপবিত্র করবে না খারাপ করবে না তুমি এখান থেকে চলে যাও কিন্তু তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে তাড়াতাড়ি তুমি পালিয়ে যাও আমার কাছে এখানে তুমি থেকো না হজরত জিবরিল সঙ্গে সঙ্গে বললেন আমি রূপে আসলে কিন্তু মারিয়াম সহ্য করতে পারতো না জ্ঞান হারিয়ে ফেলতো সেই কারণে মানুষের রূপ ধরে তিনি এসেছেন মারিয়াম স্পর্শ করলেও তো ছুলো না স্পর্শ করলো না অর্থাৎ আমার বিয়ে হলো না কোনো পুরুষের কাছে আমি গেলাম না আর আমি বিয়ে বিচারিণীও নয় আমার চরিত্রটা খারাপ নয় আমি তো খারাপ মহিলা নয় তাহলে কি করে সন্তান হবে ভালো ভাগিয়া কলা কাজালে হাজরত জিবরে নামের বললেন এরকমই হবে সহজ তুচ্ছ ব্যাপার সন্তান দেওয়া কোনো আল্লাহর কাছে ভারী ব্যাপার নাই তবে শুনে রেখে দাও আল্লাহ তিনি বিনা ভাবে সন্তান তৈরি করতে পারেন যেটা বলুন পারে পারে না খালি বিনা ভাবে কেন বিনা মায়ের পারে হযরত আদম নবী আলাইহিস সালাম তার কোনো বাপ নাই তার কোনো মা নাই তৈরি করেছেন তাহলে বিনা বাপে বিনা যদি তৈরি করতে পারে তাহলে তো এর মা আছে মায়ের পেট থেকে কেন পারবে না আমি তোমার বলি না জানা আয়াত আল্লাহ আল্লাহ দিলেন জিবরিলের মাধ্যম দিয়ে শুনে রেখে দাও তোমাকে নিদর্শন হিসাবে পৃথিবীর একটা মডেল তোমাকে বানানো হবে জাতির জন্য তুমি হবে একটা মডেল তুমি হবে স্যাম্পেল সমস্ত মহিলারা তোমাকে ফলো করবে আর যদি তোমার পদঙ্ক অনুসরণ করে তাহলে তারা কামিয়াব হয়ে যাবে তোমাকে আল্লাহ নির্বাচিত করেছে তোমাকে আল্লাহ বানিয়েছে তোমার মতো আমার ফাইসলা হলো মারিয়ামের পেট থেকে একটা সন্তান বার হবে পবিত্র সন্তান আমি আল্লাহ তাকে একটা সন্তান দেব তাই চূড়ান্ত এটা কখনোই করবে না বাবাজিরা ভাইয়েরা কথা বলতে বলতে এইবার আপনার হাজরত জিবির আমিন করলেন কি হাজরত মারিয়ামের এই কলারটা ধরলেন কলারটা ধরার পরে একটু টেনে ফাঁক করলেন সঙ্গে আপনার মারিয়াম তিনি গর্ভবতী হয়ে গেলেন তিনি ভাবলেন আমি পেটের সন্তান নিয়ে এখন আমি বাড়ি কি করে যাই বাইতে মুকাদ্দাস কি করে ফিরে যাই আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো লোকে আমাকে টিটকারি মারবে এমনকি আমাকে মেরে দিতেও পারে তাই আমি এই বাচ্চা নিয়ে পেটে আর আমি বাড়ি যাবো না গ্রামে যাবো না তাই সেখান থেকে আবার মাঠের মাঝখান দিয়ে হাঁটতে আরম্ভ করে দিলে আরো দূর আপনারা এগিয়ে গেলেন কেউ যাতে তাকে এনে না দেখতে পায় ছিল না ফল ছিল না সেই শুকনো খেজুর গাছের আপনার গোড়ায় গিয়ে হাজরত মারিয়াম টেক লাগিয়ে তিনি ঠ্যাস দিয়ে বসে গেলেন খেজুর আপনার আফসোস আফসোস করে তিনি বলতে লাগলেন ইয়া তিনি দুঃখ প্রকাশ করে বললেন হায় আফসোস মৃত্যু কাবলা আমি যদি এর আগে মারা যেতাম তাহলে ভালো হতো অথচ অথবা অপন্দরাসিয়া কিংবা মানুষের ব্রেন থেকে একবারে বিলুপ্ত হয়ে যেতাম মুছে যেতাম কেউ যদি আমাকে স্মরণে না রাখতে যে আমি একজন মহিলা আমি একজন নারী মারিয়ার নামে আমি পৃথিবীতে আছি কেউ যদি আমাকে না চিনত না বুঝতো আমার কথা যেন সবাই ভুলে যেত সোনার টুকরা নয়নের মনি আপনার সুসংখ্যা জন্ম নিয়ে নিল বলুন সুহার আল্লাহ দুঃখ করেছে ওগো আল্লাহ আমার এই সন্তানকে নিয়ে আমি কি করে মানুষের সামনে দেখাবো কি করে মুখ দেখাবো আমাকে মেরে ফেলবে বাচ্চাকে মেরে ফেলবে করে দেব আল্লাহ বললেন আমি একটা নদীর নহর জারি করে দেব দেখবে সেই নদীর পানি হবে খুব মিষ্টি অত্যন্ত সুস্বাদু পানি তোমার তোমার জান ভরে যাবে সেই পানি পান করার পর আল্লাহ অভিজ্ঞতা থাকে সারিয়া আর মারিয়াম বলে শুনে রেখে দাও ওয়াহুসি ইলাইকে বিজিজিন নাখলাতে তুসাকিতে আলাইকে রুতাবান জানিয়া যে শুকনো খেজুর গাছটা দেখছো এই খেজুর গাছের ডালটা ধরে তুমি নাড়া দেবে শুকনো ডালটা ধরে তুমি নাড়া দেবে আর দেখবে ওই গাছের তোপর থেকে তাজা তরু তাজা আর টপ টপ টপ টপ করে খেজুর পড়তে থাকবে বলো সুবাহ টাটকা টাটকা খেজুর ফাকুলি থেকে করে তোমার সামনে পড়বে তোমার পায়ে মিষ্টি পানি আর তরু তাজা খেজুর ও সবাবি অপরণী আইনা ও মারিয়াম তুমি দুঃখ করো না চিন্তা করো না তুমি এই খেজুর এই খেজুর তুমি খাও আর ওই ঠান্ডা পানি তুমি পান করো অপরণী আইনা আর তুমি তোমার সন্তানের মুখটা দেখো আর তোমার চোখটাকে ঠান্ডা করো বলুন সুবহানাল্লাহ হাকুলি বসরবি অপরণী আইনা খেজুর খাও আর এই পানি পান করো আর নিজের মুখের নিজের বাচ্চার মুখ দেখো সংজ্ঞা করো আল্লাহ রব্বুল আলমিন বললেন হজরত মারিয়াম নারী আল্লাহ আমি তো ফিরতে হবে গ্রামে ফিরতে হবে আমি কি উত্তর দেব এই বাচ্চাকে তুমি উপায়টা বলে দাও আল্লাহ রব্বুল আলমিন তিনি বললেন শোনো তাহলে তুমি কি বলবে ফাহিমা তারো সবাই যখন বাচ্চার ব্যাপারে জিজ্ঞাসা করবে তুমি তখন মুখে সেরা করবে আজকে আমি আমার রহমানের জন্য আল্লাহর জন্য রোজা রেখেছি ফালা আজকের দিনে আমি কারোর সাথে কথা বলবো না তখনকার আপনার রোজা ছিল রোজা রাখার পর কথা বলা নিষেধ আজকে আমাদের যেমন রোজা হলো আপনার সুবে সাদিক ফজরের থেকে শুরু করে আপনার ওই মগরিবের অস্ত যাওয়া পর্যন্ত পারাহার করা যাবে না স্বামী স্ত্রী এক জায়গায় হওয়া যাবে না এটা হলো আমাদের রোজা আর তখনকার রোজা ছিল আপনার সারাদিন আপনার কথা বলা যাবে না যদি আমাদের ভাগ্য যদি এটা থাকতো আপনার সারাদিনের কথা বলা যাবে না তাহলে বলুন ভালো হতো না খারাপ হতো আমার মনে হয় ভালো হতো কারণ রমজান মানে মানুষ রোজা করে পেটে খাবার থাকে না মসজিদে যায় জোহরের নামাজ পড়ে গরমের সময় শুয়ে পড়ে চিৎকার করে শোয়ার পরে একে অপরের আপনার কিবোধ করতে শুরু করে মনে করে না রমজান মাস হলো নেকি কামানোর মাস আপনার হলো কোরআন তেলাওয়াতের মাস জিকির আজকারের মাস তসবি তাহলিলের মাস পয়সা বাদ দিয়ে আপনার কে কি করেছে আপনার কিবোধ পরনিন্দা পরচর্চা করতে শুরু করে দিল ফিরুল্লাহ সেই জন্য কথা বলা যদি নিষেধ থাকতো তাহলে এটাই ভালো হতো বাবাজিরা ভাইরা আল্লাহ অন্যের পাশে কিবোধ করা যাবে না আপনার রোজাটা কিন্তু আপনার আদায় হয়ে গেলেও কিন্তু সব পাওয়া যাবে না রোজাটা হালকা হয়ে যাবে বাচ্চা কোথায় তুমি বলবে আমি আল্লাহর জন্য রোজা করেছি করলে বলে আমি কোনো মানুষের সাথে আজকে কথা বলবো না কথা বলার পরে হজরত মারিয়াম নিজের বাচ্চাকে নিয়ে আপনার চলে গেলেন নিজের বাচ্চাকে বলে নিয়ে আপনার গ্রামে চলে গেলেন এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করলেন সবাই যখন বাচ্চাটাকে বলে দেখতে পেল বাচ্চাকে দেখার পরে সবাই আপনার বলতে লাগলো আপনার ফ্যামলা তোফা ইন্নি নাজার সন্তান হলো তুই মর তুই চরিত্র এত খারাপ করলে কেন বল মা কারা মুখি মরা আশা হই অমা কারা কুমুখি বাগিয়া এইবারে আমি শুনে রেখে দে তোর বাবা ইমরান সে তো মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন কত ভালো মানুষ ছিলেন খারাপ মানুষ ছিলেন না অমা কারা কুমুখি বিবিয়া তোর মাও খারাপ ছিল না তোর মা ব্যবিচারী ছিল না কত পৃথিবীতে কত ভালো মানুষ তারা ছিলেন আজকে তাদের মেয়ে হওয়ার পরে তুই তাদের কলঙ্ক তাদের মুখটা তুই ডুবিয়ে দিলি তুই কি করে সন্তান করলি তাই বল কত তুই জঘন্য কাজ তিনি আপনার ইশারা করে বললেন নিজের বাচ্চার দিকে ইশারা ইঙ্গিত করে বললেন যা বলবা বাচ্চা আছে কার বাচ্চা এই বাচ্চার সাথে আমরা কি করে কথা বলবো ওর তো সবার ফোটেনি ও কি আমাদের সাথে কথা বলতে পারবে يخرج قال إني আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা বলল সুবহানাল্লাহ কি বললেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আল কিতাব আল্লাহ তিনি আমাকে কিতাব দিয়েছেন যে কিতাবের নাম হলো মানে পরে আল্লাহ দেবেন আগে থেকে তিনি শুনিয়ে দিচ্ছেন ওয়াজালানি নবিয়া আমার আল্লাহ তিনি আমাকে নবী বানিয়েছেন ওয়াজালানি এবং আমি যেখানেই থাকি না কেন জমিনে থাকি আসমানে থাকে আমি যে জায়গায় থাকি না তবে শুনে আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া আমুতু ওয়া ইয়াউমা আমার উপর শান্তি বর্ষণ যাতে আমি দুঃখ না পাই কেউ যাতে আমার উপর হামলা করতে না পারে কেউ যাতে আমাকে মারতে না পারে কেউ যাতে আমাকে কতল করতে না পারে কেউ যাতে আমাকে আঘাত দিতে না পারে আমার উপর সবসময় যেন শান্তি নাজিল হয় আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু যেদিন আমি জন্মগ্রহণ করেছি যাতে শান্তি নাজিল হয় আমি তো আমি তো যেদিন আমি মৃত্যুবরণ করব আর যেদিন আমি আবার জীবিত হব আর যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো সব সময় যেন আমার মনে শান্তি বর্ষণ হয় সকালে বলুন আল্লাহ আমি বাবা যেরা ভাইরা আল্লাহ এত দামি দামি কথা সুন্দর সুন্দর কথা বললেন বাচ্চারা এই বাচ্চার নাম কি আল্লাহ রব্বুল আলমিন তিনি বললেন জালিকা ই তিনি অন্য কেউ তিনি অন্য কেউ নয় এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি দামি দামি কথা বললেন তিনি অন্য কেউ নন তিনি বললেন মারিয়াম ওই মারিয়াম অনেকে ঈসা আল্লাহর বেটা বলে রাস্তা আল্লাহ নিজের কুদরতে আপনার তার কাছে যত রূপ সংরক্ষিত আছে তার ভিতর থেকে একটা রূপ বিনা ভাবে আপনার ওই হজরত জিবরিল আমিরের ফুকের মাধ্যম দিয়ে আপনার মারিয়ামের গর্ভে দিয়ে দিয়েছিলেন সেটাই হলো হজরত ইসা আলাই সালাম এই সালামিক আল্লাহ রব্বুল আলামিন অনেক মোজাজা দিয়েছিলেন এর লম্বা চড় অনেক জীবন কাহিনী আছে সব পবিত্র কোরআন আছে দোস্ত বুজুর্গ আজিজ কথা বলার সময় নাই হজরত ইসা আলাই সালাতামকে আল্লাহ তিনটি আপনার বড় বড় মর্যাদা দিয়েছিলেন তিনি কুষ্ঠ রোগীকে ভালো করতে পারতেন জন্ম অন্ধকে ভালো করতে পারতেন আর মৃত্যুকে জীবিত করে দেখিয়ে দিতে পারতেন বলে সুবহানাল্লাহ কুষ্টি রোগের গায়ে হাত দিলে ভালো হয়ে যেত একটা জন্ম অন্ধ চোখে দেখতে পায় না চোখে হাত বুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টিশক্তি চলে আসতো আর কেউ যদি মারা যেত আমার মারা গেছে একটি দরকার আছে তার সাথে কথা আপনি একটু জীবিত করে দেন না গিয়ে বলতো আল্লাহ হয়ে জিন্দা হয়ে যেত এবং আপনার আত্মীয়ের সাথে কথা বলে আবার খবরে শুয়ে পড়তো এই সমস্ত মজেজা আল্লাহ হজরত ঈসা নবীকে দিয়েছিলেন আমার বলার উদ্দেশ্য আপনার ঈসা মারিয়াম আসল উদ্দেশ্য হজরত মারিয়াম আলাইসালামের আপনার জীবনীটা বলা তার মানে হলো এই করেই নাই যে খালি জীবনের জমানা দোস্ত বুঝের গাজিজ মারিয়ামের মাধ্যমে সারা পৃথিবীর নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চেয়েছে আল্লাহ বলেন তোমাদের মডেল শ্যাম্পেল হলো আপনার মারিয়াম তাকে তোমরা ফলো করে চলো অনুসরণ করো তার মতো যদি তোমরা আবিদা তয়রা হতে পারো পাক হতে পারো পবিত্র হতে পারো হয়ে যাবে সফল কাম হয়ে যাবে ও তারা দুস্থ হজুর গাজিয়েছো হাদিস শরীফ পাঠ করেছিলাম আপনাদের সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফি জিল্লিহি লা জিল্লা ইল্লা জিল্লুহু কিয়ামতের দিনে সূর্যটা মাথার উপরে থাকবে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিনে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আশ্রয় আশ্রয় পাবে তার মধ্যে এক শ্রেণী হলো রব্বিহি সেই যুবক এবং যুবতী যুবকদেরকে বলছি আজকের এই পাড়া উত্তর পাড়া যুবকবৃন্দ যারা এই ক্রীড়া কমিটি যারা আছে যার সাথে আয়োজন করেছে কার করে তোমরা শোনো বিশ্বনবী বললেন শাহপুর নাসাফি ইবাদতে রব্বি সেই যুবক এবং যুবতী কিয়ামতের দিনে আল্লাহর আরশে আযিমের ছায়াতে আশ্রয় পাবে যে যুবক এবং যুবতী নিজের যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়ে যাবে সেই কারণে আমার মায়েদের বলবো বোনেদের বলবো আপনারা পবিত্র অবস্থা ইবাদতের মাধ্যম দিয়ে নিজের যৌবনকালটাকে পার করার চেষ্টা করবেন আর যুবক ভাইদের বলবো এই যুবক বয়সে শয়তান পিছনে লাগবে শয়তান পিছনে লাগবে বলবে চলো সিনেমা হলে চলো যাত্রা দেখতে চলো লেটকার দেখতে চলো অমুক করতে কিন্তু না শয়তানের মুখে লাথি মেরে কেউ লোকরা যদি আপনার জায়গায় ফিরে আসতে পারে তাহলে অবশ্যই কামিয়াব হবে আর আজকের এই জলসায় বিশেষ করে আমার বক্তব্যের শেষ পয়েন্টটা যেটা এর উপরে যদি যুবকরা এই